রাখি আমি দিলীপ তোমার দিলীপ মনে আছে আমাদের ভালোবাসার প্রথম দিনগুলোর কথা তুমি খুব সহজেই আমাকে ভালোবেসে ফেলেছিলে কিন্তু তখন আমার মনে তোমাকে নিয়ে সেরকম কোনো ফিলিংস ছিল না কিন্তু আমিও কিছুদিনের মধ্যেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম তারপর তোমার সাথে রোজই ফোনে কথা বলতে লাগলাম আর দুজনে মিলে নানা রঙের স্বপ্ন দেখতে শুরু করলাম তুমি আমার খারাপ দিকগুলোকে ভালো করার চেষ্টা করতে লাগলে আর আমিও তোমার কথা মতো আমার সমস্ত খারাপ নেশাগুলোকে আমার থেকে দূরে সরাতে লাগলো আমি কেমন যেন তোমার কথা মতো চলতে শুরু করলাম তারপর এভাবেই কেটে যায় আড়াইটা বছর তারপরে তোমার সাথে আমার দেখা হলো আর সেটাই ছিল আমাদের মধ্যে প্রথম আর শেষ দেখা সেদিন আমি যাওয়ার সময় তোমার জন্য একটা গিফট নিয়ে গিয়েছিলাম গিফটটা তোমার খুবই পছন্দ হয়েছিল বা দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওখানে আমরা খাওয়ার জিনিস বলতে কিছুই পাইনি শুধুমাত্র আইসক্রিম পেয়েছিলাম আর তোমার মনে আছে যখন আমরা দুজনে বসে আইসক্রিম খাচ্ছিলাম তখন আমি তোমাকে বললাম আমার থেকে তুমি একটু নাও না তুমি নিচ্ছিলে না আর যখন আমি তোমাকে একটু ভালোবেসে বললাম কেন আমার এটা বলে তুমি খাবে না তুমি ঝটপট আমার আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম তুলে নিয়ে খাচ্ছিলে আমার দেখে কি ভালো লাগছিল জানো সেদিনের সেই কথাগুলো না আমি আজও ভুলতে পারি না খুব মনে পড়ে সেদিনের সেই কথাগুলো তারপর যখন বাড়ি ফেরার সময় চলে এলো আমি তোমাকে ট্রেনে তুলে দিলাম আর তুমি হয়তো জানো না যখন আমি তোমাকে ট্রেনে তুলে দিচ্ছিলাম আমার দু চোখ দিয়ে জল পড়ছিল আমি মনে মনে খুব কান্না করছিলাম আমার মনে হচ্ছিল তুমি বোধ আমার কাছ থেকে চিরকালের জন্য দূরে চলে যাচ্ছ আর দেখো আজ তাই হলো সেদিনের সেই প্রথম দেখাটাই আমাদের শেষ দেখা ছিল তারপর বাড়ি ফিরে তোমাকে কল করলাম বাট তোমার মোবাইলটা প্যাকে ছিল জন্য তুমি কলটা রিসিভ করতে পারোনি তারপর একটু পর তুমি আমাকে মিস কল করলে আমরা দুজনে ফোনে কথা বললাম আচ্ছা রাখি তোর মনে আছে আমাদের আগের সেই পাগলামিগুলোর কথা আমি যখন তোমার কাছে একটা কিস চাইতাম তুমি তখন আমাকে একটা কিস করতে আর যখন আমি তোমার কাছে আরও একটা কিস চাইতাম তুমি তবুও আমাকে কিস করতে কিন্তু যখন তুমি দেখতে আমি বারবার তোমার কাছে কি চাচ্ছি তখন তুমি বিরক্ত হয়ে আমাকে বলতে আমি আর পারবো না আর বিশ্বাস করো তোমার মুখ থেকে ওই কথাটা শুনতে আমার খুব ভালো লাগতো আর সেই জন্যই আমি তোমার কাছে বারবার কি চাইতাম হয় এই পাগলামিগুলোর জন্যই আমাদের ভালোবাসাটা আরও গভীর হতে শুরু করলো আমি আরও বেশি তোমার কথা মতো চলতে শুরু করলাম তোমার ইচ্ছেটা আমি আমার বাড়ি ঘরও ঠিক করলাম কিন্তু হঠাৎ তোমার চাওয়া পাওয়াগুলো বাড়তে লাগলো যেগুলো আমার সামর্থ্যের বাইরে ছিল তবুও আমি তোমার কথা মতো সেগুলো পূরণ করার চেষ্টা করেছি কিন্তু তুমি আমাকে সেই সময়টাই দিলে না যে সময়টা আমার প্রয়োজন ছিল আর মাত্র একটা বছর আচ্ছা আমরা তো পাঁচ বছর এমনি প্রেম করে কাটিয়েছিলাম আর একটা বছর সময় দিলে কি তোমার খুব বড় ক্ষতি হয়ে যেত ছাড়ো সেসব কথা যখন তোমার কথা মতো আমি আমার বাড়ি ঘর তৈরি করলাম তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে শুরু করলাম আর তখনই তুমি যেন কেমন চেঞ্জ হয়ে গেলে তোমার কথা সুর পাল্টাতে লাগলো অল্পতেই তুমি রাগারাগি করতে ঝগড়া করতে আমার মনে হয়েছিল যেন তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে চাও এভাবে আমাদের রোজই ঝগড়া হতো কিন্তু একদিন হঠাৎ আমাদের ঝগড়াটা একটু বেশি হয়ে গেল আর সে কারণে তুমি আমার মোবাইল নাম্বারটা ব্লক করে দিলে হোয়াটসঅ্যাপেও তুমি আমাকে ব্লক করে দিয়েছিলে আমি ভেবেছিলাম আমাদের আগেও তো ঝগড়া হতো রাগারাগি হতো কিন্তু পরে সবই ঠিক হয়ে যেত আর হয়তো এবারও আজ না হয় কাল সবই ঠিক হয়ে যাবে কিন্তু সেরকমটা হলো না আমি উল্টে আমার একটা বন্ধুর মোবাইল দিয়ে তোমাকে কল করলাম তুমি কলটা রিসিভ করেছিলে বাট যখনই তুমি আমার গলা শুনলে তখনই তুমি ফোনটা কেটে সেই নম্বরটাকেও ব্লক করে দিয়েছিলে আমার না তখনই যেন কেমন ডাউট হচ্ছিল আমার মনে হচ্ছিল যে এর পিছনে নিশ্চয় অন্য কোনো কারণ আছে আর দেখো না আমার মনে হওয়াটা একদমই ঠিক ছিল তুমি সেই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই অন্য কারণ হয়ে গেছিলে অন্য কাউকে ভালোবেসে নিচের করে নিয়েছিলে আর তুমি জানো তুমি অন্যের হওয়ার সুযোগটা কি করে পেয়েছিলে কারণ আমি আসলে তোমাকে কোনোদিনও সন্দেহ করতাম না আর তাই হয়তো তুমি এটা করার সুযোগ পেয়েছিলে তুমি তো একবার আমাকে মুখ ফুটে বলতে পারতে যে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি তাহলে আমি হয়তো তোমার সুখের জন্য তোমাকে মুক্তি দিতে পারতাম কিন্তু তুমি আমাকে ঠকিয়ে অন্যজনকে ভালোবাসে বিয়ে করতে পারলে একবারের জন্য আমার কথা ভাবলে না তুমি এতটা স্বার্থপর হতে পারলে তুমি জানো আমি এখনো প্রতি রাতে তোমার কল রেকর্ডগুলো শুনি আর চোখের জল ফেলি এখনও আমি প্রতি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না শুধু বারবার তোমার কথাই মনে পড়ে তোমাকে ছেড়ে আমি হয়তো বেঁচে আছি কিন্তু এই বাচ্চাটাও মরার থেকে কম না তুমি আমার ভালোবাসার একটু মূল্য দিলে না আচ্ছা আমার ভালোবাসার কি কোনো মূল্যই ছিল না আর নাকি আমি তোমার যোগ্যই ছিলাম না তুমি জানো তোমার দেওয়া এত কষ্টের ভিড়ে এখনো তোমাকে বলতে ইচ্ছে করে আজও ভীষণ ভালোবাসি তোমাকে ভালো থেকো হাঁট দিলেন না না সরি ভুল বললাম তোমার অযোগ্য দিলে